আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা ব্র্যান্ড পিসি দেখাবো কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের যারা চাচ্ছেন যে স্বল্প বাজেটের মধ্যে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ব্র্যান্ড পিসি কিনতে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন এই পিসিগুলো আমাদের কাছ থেকে কত করে নিতে পারবেন সো আপনাদেরকে আর দেরি করাবো না চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ শুরু করি আজকে আমরা যে ব্র্যান্ড পিসিটি দেখাবো সেটি হচ্ছে আমাদের অরিজিনাল এসপির একটি ব্র্যান্ড পিসি আর যেটা হচ্ছে আপনার কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন আপনার ইন্টেলের কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এবং এগুলো আমরা অবশ্যই আপনার এগুলো ব্যাংক থেকে আমরা ক্রয় করি বিভিন্ন ব্যাংক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় বড় প্রতিষ্ঠান থেকে আর এগুলো জাহাজের পিসি না মূলত আমরা বলে দিচ্ছি আর আপনার এগুলো এখন আপনার সবাই জাহাজে পিসি হিসেবে এটা চিনে এগুলোকে সো আপনার এটার মধ্যে কি কি রয়েছে সম্পূর্ণ বিরুদ্ধে আমি দেখাচ্ছি আপনার এটার মধ্যে একটি অরিজিনাল স্পিড একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অরিজিনাল স্পিড পাওয়ার সাপ্লাই আপনারা এটার থ্রি পিন সকেট কানেক্টরটা দেখলে আপনারা বুঝতে পারবেন সিক্স পিনের কানেক্টরটা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল স্পিড পাওয়ার সাপ্লাই আপনার পাওয়ার সাপ্লাই তার অল্প পরিমাণে বের হয় এগুলো অরিজিনাল পাওয়ার সাপ্লাইগুলো থেকে আর এটার মধ্যে আপনার থাকবে পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এবং অরিজিনাল আপনার এসপি র্যাম থাকবে আপনারা এদেরকে দেখানোর চেষ্টা করব এটার মধ্যে অরিজিনাল আপনার এসপি র্যাম থাকবে এসপি রম অরিজিনাল এসপির ফোর জিবি র্যাম থাকবে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে আর এখানে আপনার র্যাম স্লট হিসাবে পেয়ে যাবেন চারটি র্যাম স্লট এখানে আপনার four four eight eight eight ষোলো আপনার এভাবে ফোর ফোর করে চারটি র্যাম এবং এইট এইট করে চারটি র্যাম ইউজ করতে পারবেন এবং এখানে একটি গ্রাফিক্স কার্ড স্লট রয়েছে আপনারা চাইলে এখানে একটি গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবেন আর বন্ধুরা আপনারা যা চাচ্ছেন যে আপনার অল্প বাজেটের মধ্যে পিসি নেবেন এবং এই পিসির মধ্যে স্পিকার থাকবে তাহলে পিসি নিতে পারেন এটার মধ্যে আপনার ইন্টারনাল একটি স্পিকার রয়েছে আপনারা চাইলে আপনার পিসিতে স্পিকার ইউজ করতে হবে না এই স্পিকার দিয়ে আপনারা কাম চালিয়ে নিতে পারবেন আর এই স্পিডের মধ্যে আপনার প্রসেসর সেকশনে আছে আপনার কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ইন্টেলের প্রসেসর আর আপনার মাদারবোর্ডটা এখন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কোনো সার্ভিস করা হয়নি এগুলো আমরা ব্যাংকের থেকে লড়ে কিনে আনি যারা আমাদের কাছে নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটি কথা হচ্ছে যারা দোকানদার রয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোলসেলে কম্পিউটার প্রোডাক্টগুলো দিয়ে থাকি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এর যে ব্র্যান্ড পিসিটি এগুলোর মধ্যে আপনার ফ্রন্টে থাকবে চারটি ইউসবি পোর্ট আপনারা অবশ্যই দেখেন ফ্রন্টে কিন্তু আপনার চারটি ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং আপনার এটার পিছন দিকে আপনার কটা ইউপি এটার পিছন দিকে আমরা কটা ইউসবি পাচ্ছি দেখাচ্ছি আপনার এটার পিছন দিকে পেয়ে যাবেন ছয়টি সামনে চারটি টোটালি দশটি ইউসবি পেয়ে যাবেন এবং একটি ল্যান্ড পোর্ট এবং বিজে পোর্ট পিএস টু পোর্ট এগুলো অডিও পোর্টগুলো পেয়ে যাবেন আর একটি পাওয়ার পোর্ট রয়েছে আপনার যেটা দা পিসি চালু করবেন আর এ পিসিগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণে রয়েছে আপনারা অবশ্যই দেখতে পারছেন না আমি আপনাকে আবার দেখাচ্ছি এগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণে রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কাছে এসপি ডেল লেনেবো বিভিন্ন ব্র্যান্ডের আপনার পিসিগুলো রয়েছে কিন্তু বর্তমানে আমাদের কাছে রয়েছে শুধু এসপির কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের পিসিগুলো আর আমাদের পিসিগুলো যারা আপনার সার্ভারে কাজ করবেন এবং লং টাইম ইউজ করবেন তাদের জন্য এই পিসিটি খুব ভালো হবে আর যারা চাচ্ছেন যে চার হাজার টাকা দামের পিসি নেবেন তারা এসপি ডেল লেনেবো সব ধরনের ব্র্যান্ডের নিতে পারবেন চার হাজার টাকা দামের ব্র্যান্ড পিসও আমাদের কাছে রয়েছে আর যারা দোকানদার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমরা কোয়ান্টিটিতে দেওয়ার চেষ্টা করব সো আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই তাদের অর্ডার করে ফেলুন অতি স্টক ফুরিয়ে যাওয়ার আগে আপনারা যারা অর্ডার করবেন তাদের অর্ডার করে ফেলুন এই পিসিগুলো অনেক ভালো এবং দীর্ঘদিন আপনার ইউজ করার জন্য এই পিসিগুলো ব্যবহার করতে পারবেন